uh, 有吗？ para সুন্নত পরে তারপর জামাতে শরীর করা যদি তাও জোহরের রং আসা আগ পর্যন্ত এই দিনের জোহরের রমজান দুই রাখাত প্রথম দুই রাখাত করলে সারাদিনের হয় হবে এই টাইমে মনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোয়ার লক শুরু হবে তাহলে এর আগে পাঁচ মিনিট নামাজ পড়া নিষেধ এর আগে পাঁচ মিনিট নামাজ পড়া নিষেধ যখন সূর্য উদয় হয় সূর্য থেকে নিয়ে ওই পনেরো মিনিট বলছি এই পনেরো মিনিট নামাজ পড়া নিষেধ সূর্য উদয় থেকে নিয়ে প্রায় পনেরো মিনিট কম হতে পারে প্রায় ask your করার পরে আপনার বিদ্রোহ আসার আগ পর্যন্ত আর কোনো করা যাবে মাগরিবের ওয়াক্ত শুরু হয় সূর্যাস্ত সূর্যাস্তের পরে সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগে পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষেধ এই সময় আমরা নিষিদ্ধ আসরের নামাজ পড়তে দেরি হয়ে গেছে আর মাগরিবের অংশ শুরু হয় তাদের পাঁচ মিনিট আছে বাকি ওই নিষিদ্ধ সময় আমি চলে আসছি নিষিদ্ধ সময়ে কাছাকাছি চলে আসছি তাহলে এই ক্ষেত্রে কি করা এই ক্ষেত্রে শুধুমাত্র আজকের দিনে আসর ইফতারের সময় শুরু হয় এই সময় মাগরিবের সময় শুরু হয় মাগরিবের নামাজ নামাজ হলো সাত টাকা আমরা জানি প্রথম হলো ফরজ তিন টাকা তারপরে সুন্নত দুই টাকা তারপরে নফল দুই টাকা সুন্নত যেটা এটা হলো সুন্নতে মহাকার মাগরিবের দুই টাকা সুন্নত তিন টাকা ফরজের পরে যে দুই টাকা সুন্নত সুন্নতে মহাকার এরপরে দুই টাকা নফল মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি পড়া যাবে থাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মাগরীবের মানে সময় কি থাকে কতক্ষণ মসজিদে জামাত হবে এই এই পরিমাণ সময় হাতে রাখা মনে করুন সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিট মনে করুন তাহলে আমরা এই পরিমাণ সময় হাতে রেখে নামাজ আদায় করবো নামাজ আদায় করবো যদি এই জামাতে কোনো কারণে ভুল হয় একই সাথে সব শেষ হয় সেহরির অংশ শেষ হয় তাহলে অংশ শেষ হয় এশার অংশ শেষ হয় এখন এশার অংশ আবার কিছু আছে মুস্তাহাব সময় কিছু আছে মুবা সময় কিছু আছে মাকরু সময় রাত্রে রাত্রকে রাতকে যদি আমরা তিন ভাগ করি তাহলে রাত্রের প্রথম ভাগে এশার নামাজ পড়া মুস্তাহাব রাত্রের প্রথম ভাগে পড়া এশার নামাজ পড়াটা মুস্তাহাব মনে করুন রাত হলো নয় ঘন্টা মনে করুন রাত হলো নয় ঘন্টা রাত এখন প্রথম তিন ঘন্টার ভিতরে নামাজ পড়াটা মুস্তাহ এসা নামাজ পড়াটা মুস্তাহ মাঝখানের তিন ঘন্টায় নামাজ পড়া হলো মুবা মানে মুস্তাহ নাই ভক্ত নাই গুণা হলো না অতিরিক্ত মুস্তাহের কোনো স্বভাব হলো না মাঝখানের তিন তিন ঘন্টা লাস্টের তিন ঘন্টা হলো মাত্র এসার মাত্র সাথে আদায় হয়ে যাবে যদি আমি শেষ শেষ রাত্রে এসার নামাজ পড়ি তাহলে নামাজটা কাজা হয় নাই নামাজটা আদায় হয়েছে কিন্তু মাত্রুর সাথে আদায় হয়েছে এই জন্য সহজভাবে এটা বোঝা যে যদি রাত্রকে আমি তিনবার পড়ি তাহলে প্রথমবারে পড়ে নেওয়া মুস্তাহাব দ্বিতীয়বারে পড়াটা হলো মুবাহ মানে মাকরু হবে না মুস্তাহাব হবে না আর তিন নম্বর ভাগে তৃতীয় ভাগে হলো মাকরু মাকরুর সাথে আদায় হবে তবে তত্ত্বটার বাকি হয়েছে ওয়াক্ত বাকি হয়েছে সময় বাকি হয়েছে কাজা হবে আমার এই নামাজ কি হয় নাই Cada hora. করে চার প্রথম চার রাখাতের মতো চার রাখাতের জায়গায় দুই রাখাত করতে পারবো এসা সুন্দর প্রথম সুন্দর পড়লে সোয়াব হবে না পড়লে কোনো গুণা হবে না তারপরে এসা চার রাখাত খরচ করলাম তারপরে এসা দুই রাখাত সুন্দরতে মহাকাদা করলাম ফরজের পরে দুই রাখাত সুন্দরতে মহাকাদা তারপরে আছে দুই রাখাত নফল পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা নেই এশার নামাজ শেষ করার সাথে সাথে আমি যখন এশার নামাজ শেষ করে দিলাম সাথে সাথে পৃথিবীর রক্ত শুরু হয়ে গেল আমার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে যে যখন এশার নামাজ শেষ করবে তার জন্য তখন পৃথিবীর রক্ত শুরু হবে মানে এশার রক্ত আর পৃথিবীর রক্ত একই একই চাই তবে তর্তিব হলো আগে এশার নামাজ পড়তে হবে পরে পৃথিবীর নামাজ পড়তে হবে যখন আমি এশার নামাজ পড়লাম সাথে সাথে আমার এশার নামাজ আদায় হয়ে

যদি তাহাজ্জুদ নামাজ পড়ে এশার এশার নামাজ পড়ে দিছি এশার নামাজ পড়ে দিলাম এশার সুন্নাত আদায় করে দিলাম সাথে সাথে আমার জন্য পৃথিবীর রক্ত শুরু হয়ে গেল আমার জন্য তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেল কেউ চাইলে কেউ যদি মনে করো শেষ রাত্রে উঠে আমার জন্য কঠিন কষ্টকর তাহলে চাইলে ঘুমানোর আগে ঘুমানোর আগে দুই রাখা দুই রাখা চার রাখা আট রাখা বারো রাখা যত পারি তাহাজুদের নিয়ন্ত্রণ আর কেউ যদি শেষ রাত্রে রাত আড়াইটা তিনটার সময় উঠে তাহাজুদের নামাজ পড়তে পারে তাহলে ওই সময় উঠে তাহাজুদের নামাজ পড়বা যদি মনে করে না তাহাজুদের উঠতে পারবো না তাহলে ঘুমানোর আগেও তাহাজুদের নামাজ পড়ে নেব দুই টাকা দুই টাকা কমপক্ষে চার টাকা আমি ঘুমিয়ে পড়বো আমার তাহাজুদের একটা সব পেয়ে যাবে তবে শেষ তাহাজুদের সব বেশি হয়ে যাবে আল্লাহ পাক এবং আর নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা ইচ্ছা ছিল আজকে নামাজের ওয়াক্তে কিছু আলোচনা